মানবতার জয় হোক আজ মানবতার জয় হোক আজ দরার সকল স্থানে আমার আলোচনার মূল বিষয় হল মানবতা ইসলাম ও ন্যায় বিচার যেসব গুণ মানুষের আচরণে আছে অন্য কোনো প্রাণীর আচরণে নেই সেগুলোই মানবিক গুণ যার মধ্যে মানবিক গুণ পাওয়া যায় যার মধ্যে ভালো আচরণ পাওয়া যায় তাকেই বলা হয় হলো মানবতা একজন মানুষের ভিতর যে সদ্গুণ রয়েছে ওই সদ্গুণ হচ্ছে মানবতা আর এটাকে আরবিতে বলা হয় আল ইনসানিয়া আর এটা ইংরেজিতে বলা হয় humanity humanity is the quality of being kind, thoughtful and sympathetic towards others. মানবতা হল অন্যের প্রতি সদয় চিন্তাশীল এবং সহানুভূতিশীল হাওয়ার গুণ হল মানবতা কোনো জাতির মধ্যে মানবিক গুণ যদি পাওয়া না যায় তাকে বলা হয় অমানুষ অর্থাৎ তার মধ্যে ইনসানিয়া নাই তার মধ্যে মানুষত্ব নেই সম্মানিত হাজিরিন মানুষ থেকে মানবতার সৃষ্টি আবার মানুষ দ্বারাই সেই মানবতা ধ্বংস হয় মানুষ যদি অমানুষে পরিণত হয় তাহলে বেড়ে যায় অপরাধ ভাওতা প্রতারণা মিথ্যাচার দুর্নীতি সন্ত্রাস জুলুম জবরদস্তি অসামাজিক কার্যকলাপ হত্যা ও দুর্ঘটনাসমূহ ঠিক কিনা বলুন যখন আমরা কোনো দম্পতির বেডরুম থেকে জ্বলন্ত অসহায় স্ত্রীর লাশ উদ্ধার হয় পুকুর বা ডোবার পচা গলিত লাশ যখন আমরা দেখি তখন আমাদের কলে যায় ভাঙা বেলেটের কণা বিঁধে যায় আমাদের আত্মা চটপট করতে থাকে আহ আমাকেও কি একদিন সেই পরিণতি বুক করতে হবে আমরা যখন কোনো অসহায় মানুষের অসহায় দেখি তখন আমাদের বুকটা ফেটে যায় তখন আমরা সবাই ভয়ে চিন্তিত হয়ে যে আমাকেও কি একে পথের যাত্রী হতে হবে সম্মানিত হাজিরিন আল্লাহ রব্বুল আলমিন এই মানবতাকে রক্ষা করার জন্য মানুষকে মানবতাবোধ জাগ্রত করার জন্য মানুষের জানমালের নিরাপত্তা দানে মহাগ্রন্থ আল কোরআন শাহ শতবাণী দিয়েছেন আল্লাহ পাক ওসে বাণী ওহি নাজিল করে বলেন সৌরাই নেসার আটান্ন নম্বর আয়াতে বলেন وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানব জাতি তোমরা যদি মানবতা প্রতিষ্ঠা করতে চাও তোমরা যদি পৃথিবীতে সুখে শান্তিতে থাকতে চাও যখন তোমরা কোনো বিচার কার্য শুরু করবে যখন তোমরা কোনো মীমাংসা শুরু করবে আল্লাহ বলেন আও কুমো বিল দিলে তোমরা নেই ইনসাফের সাথে তোমরা বিচার করবে কারণ যদি তোমরা সমাজ যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না হয় ন্যায় বিচার যদি না করো তাহলে তোমাদের জানমালের নিরাপত্তা তোমরাই হারাবে জুড়ে বলুন নাউজবিল্লা আল্লাহ রব্বুল আলমিন মানবতা রক্ষার জন্য মানুষের জানমালের রক্ষার জন্য আল্লাহ পাক আদেশ দিলেন তোমরা ন্যায় বিচার করবে এই ন্যায় বিচার করা মানবতা রক্ষার জন্য তোমাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম জোরে বলুন সুবাহান আল্লাহ রব্বুল আলমিন এই বিচারের কার্যপ্রণালী কি হবে সেটা আল্লাপাক বলেন সৌরে বাকারার একশত আটাত্তর নম্বর আয়তে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা آمنوا كتب عليكم القصاص في القتلى হে ইমানদারগণ আমি তোমাদের উপর ক্যাশাস আমি হত্যার পরিবর্তে হত্যা মৃত্যুদণ্ডর আইন আমি তোমাদের জন্য বিধিবদ্ধ করে দিলাম যখন তোমাদের মধ্যে কেউ অন্যায়ভাবে নিহিত হবে তার বিষয়ে তার বিচার হবে সোজাসুজি মৃত্যুদণ্ড জুরু বলুন সুবাহান আল্লাহ পাক মানুষের মান জানমালে রক্ষার জন্য একজন হত্যার পরিবর্তে মৃত্যুদণ্ডর আদেশ কোরআন এটা জারি করে দিয়েছেন এবং আমরা দেখি আমাদের এদেশের রাষ্ট্রীয় আইনেও আমরা দেখি এই মৃত্যুদণ্ড কার্যকর রয়েছে আমরা দেখেছি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছিল তারা সকলে কিন্তু ঊর্ধ্বতন মেজর ছিল সকলের কিন্তু ফাঁসি হয়েছে ঠিক কিনা বলুন বাইরামার বন্ধুরামার আমার অনেকে প্রশ্ন করতে পারেন যেই ব্যক্তি নির্মমভাবে নিহত হয়েছেন সেই তো মারা গিয়েছে আর হত্যাকারীকে যদি আবার মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে তো যে চলে যাওয়ার চলে গেছে আবার হত্যাকারীকে মৃত্যুদণ্ড দেওয়ার কারণে আবার তো আর একটা জানকে হত্যা করা হচ্ছে এই প্রশ্নের উত্তর দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ বলেন আল্লাহ বলেন হত্যার বিচার মৃত্যুদণ্ড দেওয়ার মধ্যে কোনো প্রাণহানি হবে না বরং অন্যান্য সকল মানুষ নিরাপত্তা লাভ করবে বলুন আল্লাহ কারণ একজন মানুষ যদি নিহত হয় তার বিচার যদি মৃত্যুদণ্ড হয় পৃথিবীতে হত্যাকাণ্ড বন্ধ হয়ে যাবে ঠিক কিনা বলুন আর হত্যাকাণ্ড হবে না আল্লাহ বলেন যদি কেউ নির্মমভাবে অন্যায়ভাবে হত্যা করে তার বিচার হবে একমাত্র মৃত্যুদণ্ড কারণ বিচার যদি মৃত্যুদণ্ড হয় পৃথিবীতে আর কেউ নিহত হবে না আর হত্যা বন্ধ হয়ে যাবে মানুষের মুখে সুখের হাসি ফুটবে জোরে বলুন সবাহান আল্লাহ পাক নিজেই সেই প্রশ্নের উত্তর দিলেন আল্লাহ বলেন বিমা কাফিরুন আমি তোমাদের জন্য বিধান দিয়েছি আমার বিধান যারা মানবে না তারাই হলো কাফির জোর বলুন না নাউজুবিল্লাহ আল্লাহ বলেন আমার হুকুম যারা মানবে না তারাই হলো কাফির অন্য আয়াতে আছেন অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন আল্লাহর বিধান যারা মানবে না তারাই হলো জালিম বাইর আমার বন্ধুর আমার কোরআনের ভিতরে সুরাই মাইদার ৪৫ নম্বর আয়াত নাজিল হয়েছে ইহুদিদের দুটি গোত্র ছিল একটা হচ্ছে বনু নুজাইর একটা হলো বনু কোরাইজা বনু নজাইর ছিল শক্তিশালী পাওয়ারফুল তাদের ক্ষমতা বেশি টাকা বেশি তাদের শিক্ষা দীক্ষা বেশি এই জন্য তারা সবসময় বনু কুরাইজাকে শাসন করে অন্যায়ভাবে তারা সেখানে বিধান করল বনে নজাইর যদি কোনো অপরাধ করে তাদের শাস্তি হবে অর্ধেক আর বনু কুরাইজা যদি অপরাধ করে তাদের শাস্তি হবে একশো একশো এই বিচারাল আমার নবী দরবারে আসলাম আমার নবী জিজ্ঞেস করলেন তোমরা এই বৈষম্যমূলক বিধান বিচার ব্যবস্থা তোমরা কোথায় পেয়েছ তখন তারা বলে আমরা যেই আসমান কিতাব তাওরাত ওই তাওরাতের ভিতরে এই বিধান রয়েছে আল্লাহ রব্বুল আলমীর সাথে সাথে কোরআন রায়ত নাজিল করেন বেনা আলাইহিম আমি তাদের জন্য তাদের কিতাব তাওরাতের ভিতরে বিধান করেছিলাম কি বিধান করেছিলাম আল্লাহ বলেন ইন্নান নাফসা বিন নাফসি কেউ যদি কোনো মানুষকে হত্যা করে হত্যার পরিবর্তে মৃত্যুদণ্ড হবে ওয়াল আইনা বিল আইনি কারো যদি চোখ নষ্ট করে তার বিচার হবে যেই চোখ নষ্ট করেছে তার চোখকে নষ্ট করে দেয়া ওয়াল আনফা বিল আনফি কারো যদি নাক কেটে দেয় তাহলে তার পরিবর্তে ওই নাক যে কেটেছে তার নাক কেটে দেওয়া হবে ওয়াল ওজুনা বিল ওজুনি কানের পরিবর্তে কান ওয়াসিন্না বিসিন্নি যদি ঘুষি মেরে যদি দাঁত ফেলে দেয় তাহলে তাকেও কুসুমের দাঁত দাঁত ফেলে দিতে হবে ওয়াল জরুহা কিসাস আল্লাহ বলেন যে জখমের বিনিময়ে সমান জখম দণ্ড দেয়া হবে জোরে বলুন সোবাহান আল্লাহ জখমের পরিবর্তে সমান জখম দিয়ে শাস্তি দিতে হবে এই যে হচ্ছে কার আইন আল্লাহর আইন কোরআনের আইন আজকে কোরআনের আইন যদি থাকতো আমরা পৃথিবীতে এই হত্যাকাণ্ড বন্ধ হয়ে যেত ঠিক কিনা বলুন আজকে আমরা কোরআনের আইনকে পাশ কাটিয়ে যে লাইনে গিয়েছি সেই লাইনে আজকে অনেক মৃত্যুদণ্ডের বিচার হচ্ছে না বলে প্রতিদিন নিয়মিত হত্যাকাণ্ড হতেই চলছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে বর্তমানে সমাজে এখন একটা সচরাচর হয়ে গেছে এখন মানুষ এই হত্যার বিচার থেকে বাঁচার জন্য এখন হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়ে দিচ্ছে না বলুন আপনারা জানেন ফেনীর একটা ঘটনা নুসরাত হত্যার ঘটনা এই দাগ আমাদের কলেজা থেকে এখনো মুছে নাই নুসরাত সেই তার প্রিন্সিপালের সাথে যৌন হয়রানির অভিযোগ হয়েছিল ওই প্রিন্সিপাল যখন গ্রেপ্তার হয়েছিল প্রিন্সিপাল তার গুন্ডা বাহিনীদেরকে বলেছিল তোমাদের জন্য আমি অনেক কিছু করেছি তোমরা আমার জন্য কি করলে তখন তার গুন্ডা বাহিনীরা নুস্তাদ যখন পরীক্ষার হলে পরীক্ষা দিতে গিয়েছিল তখন তাকে ছাদের উপর ডেকে নিয়ে ক্রাসিন ডেলে তাকে তার গায়ে আগুন লেগে দিয়েছে মানুষকে বোঝানোর জন্য যে নুসরাত অপমানে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে জোরে বলুন নওজবিল্লাহ এটা প্রমাণিত হয়েছে নুসরাত আত্মহত্যা করে নাই পরিকল্পিতভাবে তার গায়ে ক্রাসিন ডেলে আগুন জেলে তাকে হত্যা করে আত্মহত্যার নামে চালিয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে ঠিক কিনা বলুন এখনো পর্যন্ত ওই অপরাধীগুলোর ফাঁসি হয় নাই বাইর আমার বন্ধুর আমার এটা হচ্ছে দুনিয়ার বিচার আল্লাহ রব্বুল আলমিন বলেন কেউ যদি হত্যা করে তোমরা তার মৃত্যুদণ্ড দিয়ে পৃথিবীকে দৃষ্টান্ত আমার কোনো মুমিনকে যদি অন্যায় অন্যায়ভাবে যদি হত্যা করে ফাজাজা ও জাহান্নাম তার শাস্তি হলো চিরস্থায়ী জাহান্নাম ওকদিবাল্লাহ আলাইহি এবং আল্লাহ তার উপর সবসময় রাগান্বিত থাকবেন ওয়ালা নাহু আল্লাহ তাকে অভিশাপ দিতে থাকবেন ওয়া আদালাহ আজাবাম মুহিনা আল্লাহ পাক তার জন্য মহান শাস্তি প্রস্তুত রেখেছে জোরে বলুন নাউজুবিল্লাহ সুতরাং এই ইসলাম ন্যায় বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ডের মাধ্যমে মানুষের যান মানুষের মানের মর্যাদা রক্ষা করেছেন জোরে বলুন না সুবাহান আল্লাহ এই মানুষের দাম মানুষের জানের দাম হক সেই রিক্সাওয়ালা হক সেই অর্থের বেকারি হক সে অসুস্থ তার কোনো সামাজিক কোনো মর্যাদা নাই কিন্তু সেই মানুষ সেই মানুষ তার পরিচয় মানুষ এই মানুষের মর্যাদা দিতে গিয়ে আল্লাহ রব্বুল আলমিন সোরে মাইদার বত্রিশ নম্বর আয়াতে বলেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি কেউ যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে কোনো বিশৃঙ্খলা না ঘটিয়েও যদি অন্যায়ভাবে হত্যা করে আল্লাহ বলেন ফাঁকা আন্নামা কতালান্নাসা জামিয়া সেই যেন সমস্ত মানব জাতিকে হত্যা করলো একজন মানুষকে হত্যা করা মানে আল্লাহ বলেন আন্নামা কতালান্নাসা জামিয়া অন্যায়ভাবে হত্যা করা মানে সমস্ত মানুষকে সে হত্যা করলো আল্লাহ বলেন ওমান আল্লাহ বলেন তোমরা যেখানে তাকো মানুষের জানকে হেফাজত করার জন্য চেষ্টা করো তুমি যদি কোনো মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পেরেছ যেন তুমি পৃথিবীর সকল মানুষকে জীবন দান করেছ আল্লাহ রব্বুল আলমিন মানুষকে তো বেশি মর্যাদা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন এই মানবতা রক্ষার জন্য কোরআনে হাকিমে সুরাই হজরাতের তেরো নম্বর আয়তে বলেন ইয়া হান্নাস হে লোক সকল ইন্না খলাকনাকুম আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন জাকারিন ওয়া উনসা নারী এবং পুরুষ হতে ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু আমি তোমাদেরকে বিভিন্ন জাতি ভেদে গোত্র ভেদে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি যাতে তোমরা একে অপরকে পরিচয় দিতে পারো ইন্নাম আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম নিশ্চয় আল্লাহর নিকট তোমাদের মধ্যে সর্বাপেক্ষা সম্মানিত সম্ভ্রান্ত হলো সেই যেই তোমাদের মধ্যে সর্বাধিক তাকুবান বলুন সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন মানবতাকে বিভিন্ন অপরাধ থেকে বাঁচানোর জন্য বিভিন্ন ক্রাইম থেকে মানুষকে বাঁচানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন সারা পৃথিবীকে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত করেন জোর বলুন সোবাহান আল্লাহ আপনি যদি কোনো মার্কেটে যান সেখানে বড় বড় কিতে ব্যানার লেখা থাকে এই এলাকাটি সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত ঠিক কিনা বলুন তার মানে হলো এখানে তোমরা কোনো অপরাধ করবে না এখানে অপরাধ করলে আমাদের সিসি ফুটেজে তোমরা ধরা পড়ে যাবে সুতরাং এখানে তোমরা অপরাধ করার চেষ্টা করো না এই এলাকাটা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত ঠিক কিনা বলুন আল্লাহ বলেন সারা পৃথিবী আমি সারা পৃথিবীকে আমি আমার কুদরতি সিসি ক্যামেরা দিয়ে আমি সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে সারা পৃথিবীতে সিসি ক্যামেরা থাকে সিসি ক্যামেরা পানির নিচে থাকে না আমার সিসি ক্যামেরা পানির নিচেও থাকে আমার সিসি ক্যামেরা তোমার দম্পতির বেডরুমেও আমার সিসি ক্যামেরা থাকে অন্ধকার রুমে আমার সিসি ক্যামেরা থাকে যেখানে তোমরা সিসি ক্যামেরা বসাতে পারো না সেখানে আল্লাহ রব্বুল আলমিন সিসি ক্যামেরা পিট করে রেখেছেন জরুরুল সোবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সৌরাই ইনফিতারের দশ নম্বর আয়াতে বলেন ওয়া ইন আলাইকুম লাহাফিজিন অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে নিশ্চয় তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে তোমাদের পিছনে গুপ্তচর রয়েছে যারা তোমাদেরকে তত্ত্বাবধান করে তারাই হলো ফেরাস্তা আল্লাহ রব্বুল আলমিন প্রতিটি মানুষের পিছনে ফেরাস্তা নিয়োগ করেছেন তারা আমাদের সর্বদা আমাদেরকে মনিটরিং করছে তারা আমাদের সব কিছু নিয়ন্ত্রণ করেন আল্লাহ বলেন কিরমান কাতিবিন সম্মানিত আমল লেখক বৃন্দ ওই সমস্ত ফেরস্তাগণ শুধু বসে থাকে না আমার প্রতিটি কাজ আমার প্রতিটি কর্ম তারা লিপিবদ্ধ করে আল্লাহর বলেন তাফালুন তোমরা যা করো তারা সব জানে তোমরা যা করো ওই ফেরেস্তারা সব জানে ইয়া মা আল্লাহ রব্বুল আলমিন এই বিষয়টাকে আরো ভেঙে ভেঙে বলেন সৌরাইয়ে কফের ষোল নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালাকদ ইনসানা এই মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি ওয়ানা আলামু মা তুওয়াসবিসু এই মানুষের মন নিবৃতে যে কুচিন্তা করে কুধারণা করে যে কুচিন্তা করে আমি সেই সম্বন্ধেও অবগত আছি জোর বলুন সোবাহান আমাদের কর্মের ব্যাপারে নয় আমরা কি চিন্তা করি আল্লাহ বলেন সেটাও আমি জানি ওনা আলাম তুয়া সুবি সুবিহি নাফসহ আল্লাহর বলেন ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ বলেন আমি গিবাস্তি ধমনী থেকেও তোমাদের শাহিরক থেকেও তোমাদের শাহিরক তোমাদের কাছে যত নিকটবর্তী আমি আল্লাহ তার চাইতো তোমাদের কাছে আরও বেশি নিকটবর্তী জোর বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তাই ওই ফেরেস্তারা গ্রহণ করার জন্য তার কাছে সদা প্রস্তুত পহরি হয়ে তার সাথে তাকে জরুরুন সোবাহান আমাদের সাথে ফেরেস্তারা রয়েছেন কিনা এই বিশ্বাস আমাদের করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শুরুতে বলা দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল মুত্তাকিন আল্লাহ বলেন এই কোরআন আমি নির্ভুলভাবে আমি নাজিল করেছি এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত করবে আর মুত্তাকি কারা যারা অদৃশ্যের জ্ঞানের প্রতি বিশ্বাস রাখে আল্লাহকে দেখা যায় না আল্লাহর প্রতি বিশ্বাস রাখে ফেরস্তাকে দেখা যায় না আমাদের যে চোখের পাওয়ার আছে ওই ওই চোখের পাওয়ারের বাহিরেও আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য সৃষ্টি করেছেন যা আমরা দেখি না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কোরআন এবং হাদিসে যা যা বর্ণনা হয়েছে সব কিছুর প্রতি আমাদেরকে না দেখেও বিশ্বাস করতে হবে আর এই বিশ্বাস বিশ্বাস করলে মুক্তাকে হাওয়া যায় জোরে বলুন সুবাহ আল্লাহ আমার রাসুল বলেন কেয়ামতের ময়দানে মানুষের শাস্তি কিভাবে হবে লাহু মিন আও যদি কোনো বান্দা আর কোন বান্দার প্রতি জুলুম করে অন্যায় করে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে তার যথাযথ শাস্তির বিধান রেখেছেন আমার রাসুল সাহাবাদেরকে বলেন আতাদুরা মানিল মুফলিস তোমরা কি জানো গরিবকে সাহাবারা বলেন কলু আল মুফলিস মাতা গরিব হলো যার টাকা পয়সা নেই সেই হলো গরিব আমার রসুল বলেন না সবচেয়ে গরিব হলো কেয়ামতের ময়দানে সেই নামাজ জাকাত হজের সব নিয়ে আসবে আর পৃথিবীতে সেই যাদের উপর জুলুম করেছিল তারা তার কবুল হাওয়া নামাজের সোয়াব জাকাতের সোয়াব হজের সোয়াবগুলো নিয়ে যাবে সেই অসহায় হয়ে যাবে সেই হলো সবচেয়ে গরিব জোরে বলুন নাওজবিল্লা আপনারা প্রশ্ন করতে পারেন যখন সোয়াব দিতে দিতে শেষ হয়ে যাবে তখন কি করবে করবে তখন আমার রাসুল বলেন ওই যাকে কষ্ট দিয়েছে তার গুণাগুলো তার কাঁধের উপর ছড়িয়ে দিয়ে তাকে জাহান নামে পাঠানো হবে জোর বলুন নাউজবিল্লা বাইর আমার বন্ধুর আমার হাদিসের ভিতরে এসেছে ইয়াজি ও রজুল বিয়াদির রজুল আখিজান যেই মানুষ হত্যাকারী ওই নিহত ব্যক্তি হত্যাকারীর ঘাট ধরে চুল ধরে টেনে হেসে আল্লাহর কাছে নিয়ে এসে বলবে ইয়ার হাজা কতালানি এ আমার হত্যাকারী আমাকে হত্যা করেছে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মুসলিমদেরকে সেই শক্তি দান করবেন জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়াতে বলেন وندع الموازين القسط ليوم القيامة আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের ময়দানে ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করবে ফালা তুজলামু নাফসুন শাইআ কারো উপর বিন্দু পরিমাণ জুলুম করা হবে না ওয়াইন কানা মিথকাল হাব্বাতিন যদিও বা সেটা সরিষার সমান হয় এবং অপরাধীরা তাদের আমল নামা দেখে বলবে এটা কেমন আমল নামা আমি এত গোপনে সূক্ষ্মভাবে পাপ করেছিলাম আজকে সেই পাপের কথাও আমল নামার মধ্যে এসে গেছে জোরে বলুন নাউজবিল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার নেকির পাল্লা বাড়ি হবে সেই সুখের আরামের সেখানে আরামের যাপন করবে জান্নাতের ভিতরে ও আম্মান আর যার আমল নামার আমল নামার পাল্লা কি হবে হালকা হবে আল্লাহ বলেন হাবিয়া তার ঠিকানা হবে হাবিয়া অমা আদর কামা হিয়া হাবিয়া কি আমার আল্লাহ বলেন হাবিয়া হলো নারুন হামিয়া প্রজ্জ্বলিত অগ্নি এই প্রজ্জ্বলিত অগ্নি হবে সেই অপরাধীদের ঠিকানা আজকে পৃথিবীতে যারা প্রভাবশালী অন্যায় করে তাদের টাকা আছে তাদের সব কিছু আছে কিন্তু আল্লাহ পাক ওই কেয়ামতের ময়দানে বলেন আলী নাখতিমু আলা আফওয়াহিম আমি তাদের মুখের মধ্যে মোহর এঁটে দিব অতকাল্লি মোনা আইদিহিম তাদের হাত সেই দিন কথা বলবে ওয়াতাসাদু আর জলহম তাদের এই পাও সাক্ষী দেবে বিমা কানু এক সেবন তারা পৃথিবীতে কি কি অপরাধ সংগঠিত করেছিল জোরে বলুন নাওজবিল্লা আল্লাহ রব্বুল আলমিন প্রথমে তো ডাক দিয়ে চিৎকার করে বলবেন হে অপরাধীরা তোমরা বিভক্ত হয়ে যাও বাক হয়ে যাও ডিভাইড হয়ে যাও ওয়ামতাজুল ইয়াউমা মুজরিমুন আল্লাহ যখন ডাক দিয়ে সেই কথা বলবে তখন মানুষের কি অবস্থা হয়ে যাবে কারণ মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে আমি তো পৃথিবীতে অনেক পাপ করেছি অপরাধীর লিস্টের মধ্যে কি আমার নাম আছে কি আল্লাহ ডাক দিয়ে বলবেন অমতাজুল ইয়ম আইয়ুহাল মুজরিমুন আজকে কার কোনো দাপট চলবে না কোনো লবিং চলবে না অপরাধী তোমরা আলাদা হয়ে যাও চিৎকার দিয়ে বলুন নাউজবিল্লা আল্লাহ রব্বুল আলমিন বলেন বন্দারে পৃথিবী মানুষ যখন অন্যায় করেন সেই যত বড় ক্ষমতাবান হোক তোমরা ধৈর্য ধরো সবর ধারণ করো আমার আল্লাহর ক্ষমতা আছে সুরয়াসিন আল্লাহ বলেন ওয়ালা উনাশাউ লা তামাসনা আলা আয়ুনিহিম ফাসতাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন মানুষ যখন জঘন্য জঘন্য অপরাধ করে তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছে আমি তাকে সাথে সাথে অন্ধ করে দিতে পারি আমি তাকে কি করতে পারি অন্ধ করে দিতে পারি আমার আল্লাহর ক্ষমতা আছে ফাস্তাভাবস্থিরতা আল্লাহ সাথে সাথে তাকে চোখ অন্ধ করে দিলে তার পথ চলা বন্ধ হয়ে যাবে সেরুন সেই কিভাবে পালিয়ে যাবে আল্লাহ বলেন আমি তো পারি আমার ক্ষমতা আছে কিন্তু আমি করি না ওলা আমি চাইলে তার চেহারা বিকৃত করে দিতে পারি তাকে বানরের চেহারা করে দিতে পারি আমি তাকে শুকুরের চেহারা করে দিতে পারি ফামাস্ত সে সামনেও যেতে পারবে না পিছনেও সে যেতে পারবে না আমার আল্লাহর সেই ক্ষমতা আছে কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন আমার সেই ক্ষমতা আছে বলে আমি দেখাই না আল্লাহ রব্বুল আলমিন বলেন সকল বিচার আমি কেমতের দিন গুনে গুনে করব আল্লাহর বিশ্বাস থেকে কেউ রক্ষ পাবে না ঠিক কিনা বলুন ভাইর আমার বন্ধুরা আমার এই জন্য আমরা আল্লাহর বিচারকে ভয় করতে হবে আমরা আল্লাহর বিচারকে ভয় করে আমি পৃথিবীতে চেষ্টা করেছি ন্যায় বিচারের জন্য আমি ন্যায় বিচার যদি নাও পাই কিন্তু আল্লাহর কাছে প্রতি ইঞ্চি প্রতিটি কর্মের বিচার ঠিক মতো হবে ঠিক জোরে বলুন সোবান মানবতার জয় হোক মানবতার জয় হোক আজ ধরার সকল স্থানে মানবতার জয় হোক ধরার সকল স্থানে সব অসহায় পাক অধিকার হাসুক সুখের বাণী সব অসহায় পাক অধিকার হাসুক সুখের বাণী নির্যাতিদের মুখে পুটক হাসি নির্যাতিদের মুখে পুটক হাসি আশোক রাশি রাশি আশোক রাশি রাশি শান্তি বঞ্চিত মানুষেরা সঞ্চিত হক ভুলে যাক যত সব ক্লান্তি হাসক পরম শোকে মানব জাতি সাম্যের গান গেয়ে যাক সকল মানব জাতি